আগে যে ফোল্ডারে যাবেন ঠিক আছে এখানে পোর্টেবল এটা ওপেন করলেন এই যে এটা কিন্তু আমার ওপেন করে আছে বুঝছেন এই দেখেন নেই এটা মানে ওপেন করা নাই যে নাই কাটে দিছি যদি ওপেন করে থাকে ওটা আগে কাটে নেবেন নাহলে কিন্তু রান হবে না রান এজ অ্যাডমিনিস্ট্রেশন ইয়েস আসে সার্ভিসটা আগে যেটা ক্রিয়েট করেছেন ডিলিট করে দেন বা এটাও কপি করে রাখতে পারেন আমি ডিলিট করে দিলাম এখানে কিন্তু গুগল ম্যাপস ইমেজডি থাকা লাগবে রেস্টার্ট ন্যানোতে এটা সিলেক্ট করুন কিন্তু এখানে ও এখানে এটা দিয়ে স্টার্ট দিলে অটোমেটিক চলে আসবে লিঙ্কে হ্যাঁ, চলে আসবে কোন লিঙ্ক ও এখানে এভাবে ম্যানুয়ালি এভাবে ক্লিক করে নিতে পারেন আর এখানে কপি ডাব্লিউটিএম এমটি সার্ভারটা নিতে হবে এই যে হয়ে গেছে কিন্তু কপি ওকে দেন হচ্ছে এখানে আসবে এখানে আসার পর ক্যাটালগে <clears throat> যাবেন ক্যাটালগ ক্যাটালগ এই যে ক্যাটালগ ক্যাটালগে আসার পরে হচ্ছে এখানে জিআইএস সার্ভার জিআইএস সার্ভারের দামটি ডাব্লিউএমটিএস সার্ভার এখানে ডাবল ক্লিক করবেন ডাবল দিবেন তারপর এখানে লিঙ্কটা ইউআরএল এর জায়গায় লিঙ্কটা পেস্ট করে দিলেন কপি করলেন না তারপর গেট প্লেয়ার হয়ে গেছে ওকে দেন কিন্তু এরকম ক্রস আছে ঠিক আছে এখানে এই এই ক্রসটার জায়গায় এখানে ডাবল দিবে ক্লিক করবেন দেন এরকম আসবে এরকম করার পরে নানি চলে ওয়াও গ্রেট এটা কি শিখলাম আমরা ভিডিওটা অফ কথা বল